الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا والسلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي حميد وحشرناهم فلم نغادر منهم أحداً لقد جئتمونا كما خلقناكم أول مرة وقال النبي صلى الله عليه وسلم يحشر الناس حفاة وعراة وعراة غرلام قالت يا رسول الله الرجال والنساء ينبر بعضهم إلى الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله ہر ابتدا کے پہلے اور ہر انتہا کے بعد بعد خدا جس کے شان ہے او نام محمد بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمالیگھی নবীর যারা দিল ভাই এই দরাতে কাঁদে না রোজ হাসরে ভাই যান তারা নবীর দেখা পাবে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু صلى الله محمد صلى الله আরে মদিনার মাটি তুমি কত ভগবান তোমারি বুকতে শুয়ে আসেন নবী মুদের দো জাহান আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا बेजिया रब हमारा दुरूद और सलाम बरगसीदा नबी पर अपने मुदाम بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ছোট শালগড় পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজুদোয়া মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাত দিগর মুআজ্জাজ মুকাররাম আমন্ত্রিত জাতির কর্ণদার সত্যের দিশারি ওলামাই কেরাম উপস্থিত সর্বস্তরের আল্লাহওয়ালা দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ফর্দার অন্তর আলে অবস্থান রথা ফর্দানিসীন শ্রদ্ধা মা উভনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া জ্ঞাপন করা দরকার যিনি আখিরি জমানা ফিতনা এবং ফসাদের সময়ে আমাদেরকে দিনের আলোচনা শোনার জন্য এবং যোগদান করার জন্য তৌফিক দান করেছেন তাই কালিমত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমি আপনাদের সামনে মহাগন্তাল কোরআনের একটা নায়াতে কারিমা তিলাওয়াত করেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র জবান থেকে নিশ্চিত একখানা হাদিস তিলাওয়াত করেছি যে হাদিস খানা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে কিছু আলোকপাত করার চেষ্টা করব যদি আল্লাহ পাক তৌফিক দান করে সবাই বলুন আমিন বন্ধুগণ আমরা বর্তমানে যে জগতে আছি জগৎটার নাম কি একজন বলছে দুনিয়া আর কেউ কিছু উনার উত্তরটা ঠিক আছে একজনের কথা এই জগতের নাম কি দুনিয়া এই কথাটা বলতো চিন্তা করলে তো আয় না এটা দুনিয়ার জগৎ এই জগতে আমরা চিরদিন থাকব নি কে আছেন চিরদিন থাকবেন একজন বলেন নাই এই দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম বলতে পারেননি এই দুনিয়াতে আসার আগে আমরা যে জগতে ছিলাম সেই জগতের নাম হলো আলমে আর তথা রুহের জগৎ কিসের জগৎ রুহের জগৎ রুহের জগতের শেষ হয়েছে শুরুও ছিল কি ছিল না আরবি তোর কোষাস্ত্র তথা মানচেকের বাসায় বলা হয় যে জিনিসের শুরু হয় এই জিনিসের শেষও হয় রুহের জগতের শুরু হয়েছে শেষ হয়েছে দুনিয়ার জগতের শুরু হয়েছে শেষ হবে আখরাতের জগতের শুরু হবে শেষ আর হবে আল্লাহ পাকের শুরু আসেনি কথা কয় না আল্লাহ পাকের শুরুও নাই শেষও নাই আল্লাহ না কামা কানা বলাম ইয়ালকা জাওয়ালা না কামা কানা ولم ইয়ালকা জাওয়ালা ফারদুন সামাদুন আনসিফাতিন খালকে বারিও ফারদুন সামাদুন আনসিফাতিন খালকে বারিও রব্বুন আজালিউন খালেকু খালকা কামালা রব্বুন আজালিউন খালেকু খালকা কামালা কবি বলেন আল আনা কামা কানা আজকে আল্লাহ এমন আছেন যেমন আল্লাহ অতীতে ছিলেন তেমনি আল্লাহ ভবিষ্যতেও থাকবেন আল আনা কামা কানা বালাম ইয়াল কাজাওয়ালা সব কিছু জায়েল হবে দূরীভূত হবে আমার আল্লাহ দূরীভূত হবে না ফারদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউ আল্লাহ রাব্বুল আলামিন একক সত্তা সব কিছু চাইতে আল্লাহ বেনিয়াস কারো দিকে কি নন রব্বুল কামালা রব্বুল আলামিন আজালি আল্লাহ অতীতে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও থাকবেন এটাকে বলা হয় আজাল ওই সময়কে আইলমে আজল বলা হয় যেই সময়ে কোনো মখলুক তৈরি হয় নাই ওই সময়ও আমার আল্লাহ ছিলেন প্রশ্ন হইল আজালে আল্লাহ ছিলেন আল্লাহরে কেউ পয়দা করছেন সৃষ্টি করছেন আল্লাহ রব্বুল আলামিন বলে বন্ধ তোমার জ্ঞান কাজে লাগবে না সংকীর্ণ জ্ঞান নিয়ে আমি আল্লাহকে বুঝতে পারবে না আমি আল্লাহ বিষয়ে যদি বুঝতে হয় আমি আল্লাহ নিজেই বলিয়া দিতে হইবে এই জন্য আল্লাহ কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহর পরিচয় ধরে তুলেছেন কলহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ لم يلد ولم يولد ولم يكن له ইখলাস এখানেই শেষ না শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বাহারুল আলম ছিলেন শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাই একটা রিসালা লেখছেন একটা বয় এই বইটার নাম হইল আল্লাহর পরিচয় বাংলাতে কার পরিচয় আল্লাহর পরিচয় ওই আল্লাহর পরিচয় লিখতে গিয়া উনি আলোচনায় আনছে সর্বপ্রথম আয়াতুল কুরসি কারে আনছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ কি বলে আল্লাহ আল্লাহ ওই সত্তা লা ইলাহা ইল্লাহু যিনি ছাড়া আর কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কোন মাবুদ কাকে বলে মাবুদ বলা হয় ওই সত্তাকে যার ইবাদত করা হয় যার কি করা হয় শেষ দায় আবাদত নিয়ে কথা বলেন রুকু আবাদত নি প্রশংসা আবাদত নি তাইলে শেষ দাটা এবাদত যদি হয় এবাদত কারইব একমাত্র একমাত্র শব্দ লাগাইছিল একমাত্র লাগাইলে আর তিন মাত্রা নাই কি কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ ওই সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ সেজদা যদি এবাদত হয় আপনাদের ভাষায় তাইলে সেজদা মাজারে করলে বাবার ভাইয়ে ফিরির ভাইয়ে বট গাছের গুড়ায় মূর্তির ভয়ে চন্দ্রকে সূর্যকে গঙ্গা দিয়া গঙ্গা স্নান করলে কইবনি তাইলে আল্লাহ তো বলছেন আল্লাহ ওই সত্তা যিনি ছাড়া আর কোনো মাহবুদ নেই এই জন্য আল্লাহর এবাদত শুধু করতে হবে আল্লাহ ছাড়া আর কারো এবাদত করলে রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে আসার পর পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষা করে ফেললেন পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারেন তাহলে আপনার ফলাফল ভালো হবে না খারাপ হবে আল্লাহ আল্লাহ ওই সত্তা যিনি ছাড়া অন্য কোনো মাহবুদ নেই ইলা শব্দের অর্থ লেখেন তাফসিরের কিতাবে মাহবুদ তবে ইলা শব্দটা উলুহাতুন থেকে বের হয়ে এসেছে ইলা শব্দের মুস্তাক মিনহু অনেক উল্লেখ করা হয় কিন্তু একটা মুস্তাক মিনহু উৎপত্তি স্থল বলা হয় উলুহাতুন তাফসিরে কাশাফের ভিতরে উলুহাতুনের ব্যাখ্যায় উল্লেখ করেন আল্লাহ তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন আল্লাহকে ইলা কেন বলা হয় দুনিয়ার সব কিছু চিনা সহজ আমার আল্লাহকে চিনতে গিয়া মখলুকদের ব্রেন দুর্বল হওয়ার কারণে পেরেশান হয়ে যায় ওই আল্লাহকে চিনতে গিয়া পেরেশান হওয়ার কারণে ইলা শব্দটাকে উলুহাতুন থেকে লওয়া হয়েছে অর্থাৎ দুনিয়ার মানুষেরা রে আমার আল্লাহকে চিনা তোমাদের জন্য ফরজ কিন্তু আল্লাহকে চিনা এত সহজ নয় কষ্ট করে মেহনত করে জীবনের সময় বে করে মেধা ব্যয় করে আমার আল্লাহকে চিনতে হবে আল্লাহর পরিচয়ের আলোচনা উদ্দেশ্য না আমার কিন্তু একটু টাচ না দিলে হয় না যারা দাঁড়ায় রয়েছেন দয়া করে বৈশা যান কেন এটা তো তফসিরের আলোচনা হইতেছে যে তো সাপ খেলা না চিরঞ্জীব যিনি যার কোনদিন মরণ হয় না কিন্তু যার মরণ হয় সে তো চিরঞ্জীব হতে পারে না চিরঞ্জীবের আরেকটা ওয়ার্ড আরেকটা শব্দ হলো মহাত্মা মহা কথা কয় না মহাত্মা একমাত্র কে আরো আসতে বলেন আল্লাহ আল্লাহ হইলেন একমাত্র মহাত্মা যার মরণ হয়ে গেছে সে মহাত্মা হইতে পারে না মানুষ বলতে পারে কিন্তু এই বলার দ্বারা আমার আল্লাহর গুণ হাইউনের সাথে শিরিক হয়ে যায় শিরিককারী বেহস্তি হবে আরো জোরে কম ইন্নাল্লাহ লা ইয়াগফিরু شرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله رب العالمين بل الدنيا رمانون সগিরা গুণা যদি করো আর কোরআনের তিলাওয়াতে লিপ্ত হয়ে যাও ক্ষমা হয়ে যাবে সগিরা গুণা যদি করো রাস্তায় নিয়ে আলেম দেখা সালাম দিলা মুসাফা করলাম চেহারার দিকে তাকাইলা সগিরা গুণা ক্ষমা হয়ে যাবে দুনিয়ার মানুষ সগিরা গোলা যদি করে থাকো মসজিদের ভিতরে ঢুকছো আর দোয়া পরে নিছো আল্লাহুম্মা বলে মসজিদের ভিতরে লিপ্ত হয়ে গেছো সগিরা গুনাহগুলি মাফ হয়ে যাবে কবিরা গুনাহ যদি করে থাকো কবিরা গুনাহ তৌবা করলে ক্ষমা হয়ে যাবে কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না শিরিক আল্লাহ ক্ষমা করবেন তাহলে মাজারে যে ছেলের চুল মানে ছেলের যদি দুঃখ বিমার থেকে বাঁচা তাহলে মাজারে গিয়ে কি করব মান্যতে গুলি খামাইবো আর একটা গুরু জবে করে খাইব আছে না নাই আপনাদের শাল ঘর মনে হয় নাই মাজারে মান্যত করে মুরগি দিবে মাজারে মান্যত করে মহিষ দিবে মাজারে গিয়া শেষ দায় পয়া কান্দে ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা শুনো এই সমস্ত কিছু হলো সিঁড়ি শিরিকের দ্বারা ইমান চলে যায় এমন গুণা হয় যেই গুণা আমার আল্লাহ ক্ষমা করে না ক্ষমা করার যোগ্যতা আছে ক্ষমতা আছে এর হলেও করে না প্রশ্ন হইল আল্লাহ না দয়ালু কি কোন আল্লাহ দয়ালু নেই তাইলে মেহেরবান খোদা উনার দরবারে অন্যায় করে উনি কেন ক্ষমা করবে না তাইলে উনি দয়ালু কেমনে হলো তফসিরের কিতাবে লেখা দয়ালুর দয়ার একটা পর্যায় আছে একটা জায়গা আছে আল্লাহ বলে শিরিক ছাড়া যত পর্যায় আছে সবগুলোতে আমার দয়া কাজে লাগে আমি আল্লাহ দয়া দেখাই কিন্তু শিরিককারীর জন্য আমি আল্লাহ দয়া দেখাই না গাফার নামটা কবিরা গুণা যারা করে তাদের জন্য আল্লাহ ব্যবহার করে সগিরা গুনা যারা করে তাদের জন্য আল্লাহ ব্যবহার করে মদখুর কেউ আল্লাহ ক্ষমা করে গুসখুর কেউ আল্লাহ ক্ষমা করবেন সুদখুর কেউ আল্লাহ ক্ষমা করবেন জিনাখুর কেউ আল্লাহ ক্ষমা করবেন যদি তওবা করে নেই কিন্তু শিরিককারীকে আমার আল্লাহ ক্ষমা করবে না কারণ শিরিক এমন একটা অন্যায় আমার আল্লাহ বলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না কারণ আছে আল্লাহ বিধান দিছেন বিধান না মানলে আপনি গুণাগার হইলেন হুকুম না মানলে গুণাগার হইলেন ইটা আল্লাহ মাফ করে দিবে কিন্তু ডাইরেক্ট আল্লাহর সত্তাতে আঘাত করছেন এটা আল্লাহ মাফ করবেন এটা একটা যুক্তি আছে যুক্তি রইল আপনার বাড়িতে ছয় মাসের জন্য একটা মুনি রাখছেন মুনি বুঝেন মুনি বুঝেন না বদুল্লা বুঝেন কুমিল্লার বাসায় বদুল্লাও কো কামলাও তাইলে একটা কামলা লাগছেন কয় মাসে লাগে ছয় মাসে লাগে এরে আপনি বাজার থেকে সুরফি কলা সাম্বা কলা আনেন দি দুধ আনেন দি মানেন আপনার সাথে বসায় সকালে খাবার দেন এ খাইতেছে চলতেছে শরীরটা আগের থেকে ভালো হয়েছে স্বাস্থ্যটাও ভালো হয়েছে এখন আপনি মনে করেন গেছেন গে দেবীদার বাজার আসতে আসতে হয়ে গেছে রাত্র দশটা এরে অনেক আদর করেন বাড়ির সব কাজ সে গুছাই রাখেন বাড়িতে আইসা দেখেন রাত্র দশটার সময় এ আপনার বিবির সাথে বিছানার ভিতরে শুয়ে আপনি বরদাস্ত করবেন কথা কন না এমন রুচিশীল মানুষ কি আছে কেন বরদাস্ত করবেন না আদর কি কম করে বরদাস্ত না করার কারণ এই বিবির বিছানাটার মালিক একমাত্র আমি আমার বাবাও নয় আমার ভাইও নয় আমার কন্য কেউ নয় সুরে কন ঠিক কিনা তাহলে বন্ধুরে একক মালিকানা বিছানায় যদি কামলা শুয়া থাকে আপনি এই কামলাকে কি করবেন আর আর আদর করে রাখবেন নি মাফ করে দিবেন নি কি বলবেন একটা কোপ ডিমু তিন টুম করে কি কোন ঠিক কিনা কেন ক্ষমা করেন না কেন আদর কি কম করেন ও আমি সব কিছু মানতে পারি একক মালিকানার বস্তুগুলোতে সে শরিক হবে আমি মানতে পারি না বিবির বিচারা যেমন একক মালিকানা আল্লাহ বলে এবাদত আমি আল্লাহর একক মালিকানা তোমার বিবির বিছানাই কামলা শুয়ে থাকলে যাও তুমি বরদাস্ত করতে পারো না ক্ষমা করতে পারো না আমি আল্লাহর এবাদতে কাউকে শরীর করলেও আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না হজুর একটা উদাহরণ দিলেন উদাহরণটা খারাপ বাসায় দিলেন এর সেইতে ভালো উদাহরণ কি ছিল না অনেকে যুক্তি দিব এই উদাহরণটা আমার তাফসিরে মারিফুল কোরআনে আল্লাহ পাকের বাসা থেকে শফি সাব রহমাতুল্লাহ আলাই আলোচনা এনেছেন বরাত দিয়েছেন ওই আয়াতের তুম তাখাফুনহুম কাখিফাতিকুম আনফুসাকুম তোমরা নিজেদের একক মালিকানার বস্তুতে যেমন অন্যদেরকে শরীর করা থেকে বই পাও ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর এবাদতে অন্য কাউকে শরীর করলে আমি আল্লাহ লজ্জা পাই আমি আল্লাহর রাগ এত বেশি হয় আমি আল্লাহ ক্ষমা করি না রসুল সাহাবিদেরকে একদিন বললেন ও সাহাবিরা আল্লাহ একটা ওয়াদা করছে শুনবানি কম কম সাহাবিরা বলে হুজুর ওয়াদা বলেন অবশ্যই ইনশাল্লাহ শুনলাম রসুল বলেন সাহাবিরা আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমরা যদি আল্লাহর পাওনা দিয়া দাও আল্লাহ পাক তোমাদের পাওনাটা দিয়া দিবেন সাহাবিরা বলে হুজুর আল্লাহর আবার পাওনা কোনটা রসুল বলেন আল্লাহর পাওনা হলো দুনিয়া জীবনটাকে শিরিক মুক্ত কাটাইতে হবে আমার আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবা না জাতি শরিক করতে পারবা না সিফতানু শরিক করতে পারবা না গুণগত শরিক করা যাবে না জাতগত শরিক করা যাবে না আকিদাগত শরিক করা যাবে না কৌলানু শরিক করা যাবে না ফেলানু শরিক করা যাবে না এটা আল্লাহর ভালো আর তোমাদের পাওলা কি জানুনি সাহাবিরা বলে হুজুর বলেন না আল্লাহর নবী বলেন তোমরা যদি শিরিক মুক্ত জীবন কাটাইতে পারো আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের পাওনা আল্লাহ তৈরি জান্নাত দান করে দিবে তাইলে বোঝা গেল সগিরা কবিরা যত গুণা হইব এইগুলো আল্লাহ মাফ করবেন এই হাদিস দ্বারা বোঝা যায় সগিরা কবিরা মাফ করবেন কিন্তু শিরিক আমার আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ বলেন আল্লাহ চিরঞ্জীব আল্লাহ ছাড়া অন্য কাউকে মহাত্মা মানা শিরিক কথা আমার বুঝেননি এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম আমি আল্লাহ বিদ্যমান আমাকে কেউ নড়াইতে পারে না আল্লাহ কি পাঁচ বছরের ক্ষমতা দশ বছরের ক্ষমতা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা আল্লাহ কত সাল পর্যন্ত ক্ষমতা চিরদিনের মালিক হলেন আমার আল্লাহ আমার আল্লাহর মালিকানা কেউ নিতে পারবে না আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললেও আল্লাহর ক্ষতি নাই আল্লাহর পক্ষে কথা বললেও আল্লাহর ইজ্জত পারে না জোরে কোন ঠিক কিনা আল্লাহর বিরুদ্ধে মিছিল করলেও লাভ নাই আল্লাহর বিরুদ্ধে মিটিং করলে লাভ নাই কারণ উনি হইলেন আহকামুল হাকিমী আল্লাহ বলেন রুহের জগতের শুরু হয়েছে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা থেকে রুহের জগতের প্রত্যেকের শেষ হয়েছে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে দুনিয়ার জগৎ শুরু হয়েছে ওয়া করে চিৎকার দেওয়া থেকে জোরে কোন ঠিক কিনা দুনিয়ার জগতের শেষ হবে খবর নাই এটার নাম কি মৃত্যু থেকে যতই পালাম মৃত্যু তোমাই লইবে গিরি ঠিক না বেটি মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমাই লইবে গিরি যদিও সদূর আকাশ পানে পালাও তুমি লাগাই সিঁড়ি যদিও সদূর আকাশ পানে পালাও তুমি লাগাই সিঁড়ি মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জগৎ শেষ কবরে লাশ রাখার সময় একটা দোয়া পড়া হয় দোয়াটা কি এটা কবরে লাশ রাখার দোয়া নি মাথাটা পশ্চিম দিকে ঘুরাইয়া দেওয়ার সময় মুখটাকে তখন বলা হয় বিসমিল্লাহ আলামিল্লাতে রাসূলিল্লাহ লাশ যখন খাতলা থেকে কবরে রাখা হয় নিচে নামাইতেছে আর কোরআনের আয়াতের তিলাওয়াত চলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওইখান থেকে কবরের জগতের শুরু কবরের জগতের একটা শেষও আছে ইসরাফিলের সিংহা আওয়াজ দেওয়া পর্যন্ত কবরের জগৎ শেষ এখন পাইছি ইসরাফিল দ্বিতীয়বার সিংহা আওয়াজ দেবে ওই সময় জগতের শুরু হয়ে গেল ময়দানে মাহসর থেকে ওই দিন থেকে আর শেষ নাই হজুর কবরের জগতের শ্রেষ্ঠ যে ইসরাহিলের দ্বিতীয় সিঙ্গার আওয়াজের দ্বারা হইব এটার একটা দলিল দেন না ইসরাফিলের দ্বিতীয় আওয়াজ কখন করা হবে তাজকিরাতুল কুর্তুবিতে ইমাম বাবুল মাহশার এর আলোচনায় এনেছেন আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মখলুকাতের ইন্তেকালের পর আজরাইলের ও মৃত্যুর ঘোষণা দিবে আজরাইলের ও মৃত্যু হয়ে যাবে তখন আমার আল্লাহ আর সে আসিম থেকে একটা বৃষ্টি নাজেল করবে আর সে আসিমের বৃষ্টির দাম ইসরাফিল জিন্দা হবে কে আমার আল্লাহ বলবে ইসরাফিল সিংহাটা কোথা যে সিংহাটা তোমার মুখে লাগানো ছিল ইসরাফিল ইসলাম ডাক দেয়া বলবে আল্লাহ এই সিংহ সম্পর্কে আমার এখন আর কোনো দেয়াল নাই কারণ আমারও তো মৃত্যু হয়ে গেছিল আপনি আর সে আজিম থেকে বৃষ্টির দ্বারা আমি ইসরাফিলকে উঠা দিলেন আল্লাহ গো এই সিংহা কোথায় আমি ইসরাফিল বলতে পারি না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইসরাফিল বেহেশতের ভিতরে গিয়া দেখ আমি আল্লাহ তোর মুখের সিংহাটা হেফাজত করে রেখেছি ওই সিংহাটা যখন ইসরাফিল আলাই ইসলামের কাছে দেওয়া হবে আল্লাহ বলবে ইসরাফিল দ্বিতীয়বার এখন আর একটা আওয়াজ দাও কত নম্বর আওয়াজ দুই নম্বর আওয়াজ দ্বিতীয় নম্বর আওয়াজ যখন ইসরাফিল আলাই ইসলাম দিবে বাবা আদম থেকে আখির জমানার পয়গাম্বরের সর্বশেষ উম্মত সূর্য পশ্চিম দিকে যেই দিন উঠবে সূর্য ওঠার আগে ইসরাফিলের সিংহার প্রথম আমাদের পূর্বক্ষণ পর্যন্ত যেই বাচ্চাটা জন্ম হবে ওই মানব আর দানব সহকারে আটান আঠারো হাজার মতান্তরে ছয়চল্লিশ মতান্তরে আশি হাজার মখলুকাত আল্লাহর দরবারে উপস্থিত হইতে শুরু করবে তাফসিরের কিতাব প্রমাণ করে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন দ্বিতীয়বার আওয়াজ দিবে সর্বপ্রথম সিংহার আওয়াজের দ্বারা আল্লাহর রসুল মুহাম্মদুর রসুল্লাহ রৌজা মুবারক থেকে প্রথম উঠবে রসুল বলেন হাসরের মাঠে প্রথম আমি থাকি আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে ইকোটা বলে আসেন ইকোটা বন্ধ করে দিছে এখন ডিজিটাল দুনিয়া ইকো ছাড়া ওয়াজ হয় না তো ইকোটা থাকলে আপনারা বুঝতেন আমি কথা কইলে কি মজা হয় আমি এটারে খুললে একবারে দূরে সরাই দিছেন কেন বলে থাক না দিহি না কোনো কাজে লাগেনি একটু জিকির করেন ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জোরে জোরে সবাই জবান করে এক জোরে জবান বন্ধ রাখবেন না লা লা ইলাহা জোরে জোরে সবাই জবান করে পাহাড়েরই ঝরনা সমূহ গরজে উঠে জপনা সব বেদারি অলিরাজ করছে বৈনম সাধনা ইলাহা জুরে জুরে মোহাম্মতে জন্নতেরি হুরবলার জন্নতেরি হুরবালারা গর্জে উঠে জপনা সব গুজারি অলি রাজে করছে ওই নাম সাধনা ইলাহ ইল আল্লাহ মহবতে লা صلى الله عليه وسلم আল্লাহ রসুল প্রথম উঠবেন রসুল বলেন এর পরে একটু দেরি হবে আমার পরে আবু বকর আর উমর উঠবেন সুবহান আল্লাহ জুড়ে না আল্লাহর নবী বলেন আবু বকর ওমরের পরে জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লায় যত সাহাবায়ে কেরাম ঘুমায় আছেন পরিসংখ্যান অনুপাতে বলা হয় জান্নাতুল বাকির ভিতরে নাকি দশ হাজার সাহাবির কবর রয়ে গেছে রসুল বলেন আমার প্রাণ জান্নাতুল বাকি আর জান্নাতুল মোয়াল্লার সাহাবিরা উঠবে এরপরে দুনিয়ার সমস্ত মানুষ কবর থেকে বের হইবে ওই কথাটা আমার আল্লাহ কোরআনুল হাকিমে বলেন ويخرجون من الأجداث سراعا আল্লাহ পাক বলেন ইসরাফিল যখন সিংহায় আওয়াজ দিবে পৃথিবীর সমস্ত মখলুকাত যার যার কবর থেকে সমাধি থেকে বের হবে এমন ভাবে বের হবে কান্নাহুম ইলা নুসুবি ইউফিজুন যেন তাকে কোনো একটা মিটিং মিছিল অথবা সমাবেশের দিকে ডাকা হইতেছে দ্রুত গতিতে ঝুঁকে ঝুঁকে যাইতে থাকবে দেখছেন না আসামি ঘুমাই পুলিশ দরজার দ্বারা এক এ দরজা খুলে দরজা খোলার পরে কৌমক আছে নি কাছে কো আপনাকে অ্যারেস্ট করা হবে ইউ আর অ্যারেস্ট বলার পরে চেহারার রং পরিবর্তন হয়ে যায় পুলিশ যখন হাত করে লাগায় বলে আমাকে কাপড়টা নিতে দেন না কাপড়টা নেই সাথে একটা লঙ্গি নেই একটা গেঞ্জি নেয় আরো অনেক কিছু নেওয়ার চেষ্টা করে কেন আমি যেই দিকে যাইতেছি তাড়াতাড়ি ফিরে আসার কোন সম্ভাবনা না কবর থেকে কবর বসে যখন বের হইতে থাকবে তখন তারা উদ্দেশ্য স্থলের দিকে যেমন মানুষ যায় দ্রুত গতিতে ঠিক তেমনি ভাবে মানুষ যাইতে থাকবে হাদিসের কিতাবে প্রমাণ করা হয় পৃথিবীর সমস্ত মানুষ পশ্চিম দিকে রওনা দিবে কোন দিকে পশ্চিম দিকে রওনা দিবে আল্লাহ নিজেই কোরআনুল্লাহ কিনে বলেন সমস্ত মানুষ সমস্ত জিন সমস্ত পশু পাখি কীট প্রথঙ্গ সবগুলো জমা হবে যেই ময়দানে এই ময়দানের নাম হলো ময়দানে মাহসার হাসর শব্দের অর্থ হলো জমাকরণ হাসর শব্দের অর্থ জমাকরণ ওই হাসরের ময়দানের দিকে মানুষ যাবে আল্লাহ বলেন হাসার না فلم نغادر منهم أحدا আল্লাহ নিজে বলতেছেন সবাইকে আমি আল্লাহ জমা করব ফলাম নুগাদির মিনহুম আহাদা আমার মখলুকাতের একজন আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবে না ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই এক লোক সারা জীবন চুরি ডাকাতি হারমাদি বদমাসি জিনা বেবিচার করছে গুনার কোন দিগার বাকি রাখছেন এখন মৃত্যুর সময় সেই লোকটা বলতেছে ছেলেদেরকে ছেলেরা শুন প্রকৃতা আমার মরার হরে আগুন দিয়ে হুইলা লাইছে আগুন দিয়া ফুইরা সাই গুলিয়ে তিন ভাগে ভাগ করো এক ভাগ জমিনে বাইনিয়ে দিলে সার বাইন্দা না সার আরেক ভাগ সমুদ্রে ছেড়ে দিবে আরেক ভাগ দক্ষিণ দিক থেকে ফাল্গুনের হাওয়া বাড়ি দিলে উড়ে দিলে কেন আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে এই ভয় তার ভিতরে আছে তার উদ্দেশ্য তিন জায়গায় যদি আমাকে বন্টন করে ফেলে দেয় আল্লাহ পাক আমাকে পাবে না কিন্তু আল্লাহ পাইতে গেলে কি কষ্ট করতে হয় আল্লাহ কি কয় কোন হাইয়ান জীবিত যেতা হয়ে যায় কোন মাইতা মইরা যা মইরা যা কোনো কিছু যখন বাস্তবায়ন করার ইচ্ছা করি শুধু কোন শব্দটা বলি বলার সাথে সাথে হয়ে যায় কোন শব্দ বলার সাথে সাথে হয়ে যায় ও আমার ভাইয়েরা এমত অবস্থা হজরতে ইসরাহিল আলাই ইসলাম সিংগায় আওয়াজ দিলে সমগ্র মখলুকাত হাসরের ময়দানে একসাথে কি হবে জমা হবে একজনও আল্লাহকে বাকি দিতে পারবে না তফসিলের কিতাবে উল্লেখ করা হয় এই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলো রে বন্দা দুনিয়ার জগতে অন্যায় অপরাধ করাছো গুণাগার হয়ে গেছো ইয়ার পরে মৃত্যুর সময় সাই বানাইয়া তিন দিকে তোমাকে বিস্তৃত করে দেওয়ার কথা কেন বললাম বন্দাটা একা বলে আল্লাহ তোমার দরবারে দাঁড়াইতে হবে এই ভয় আমার তোমার দরবারে দাঁড়াইয়া আমি কি জবাব দিব সেই শক্তি আর সাহস আমার নাই তুমি আল্লাহর দরবারের ভয়ের কারণে আমি এমন করার হুকুম দিয়েছিলাম আল্লাহ আব্দুল আমিন দিয়া বলেছেন বলা শোনো তোমার অন্যায়ের কারণে তুমি জাহান্নামে যেতে হয় কিন্তু আমি আল্লাহর ভয় কি আসলে তোমার অন্তরে ছিল বন্দা কসম খায়া বলল আল্লাহ তোমার ভয় আমার হৃদয়ে শত পার্সেন্ট ছিল তোমার দরবারে দাঁড়াইতে হবে এই ভয়ের কারণে এমন করতে বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বন্দাকে বলে বন্দারে আমি আল্লাহর ভয় যা দিলে থাকবে সে জাহান্নামে যাবে আমি আল্লাহর কুদরতি হৃদয়ে বরদাস্ত হয় না যা রে বন্দা যা আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন সে জান্নাতি হয়ে গেছে বনি ইসরায়েলের লোকের ঘটনা এই কারণে আল্লাহ পাক নিজেই বলেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ নিজে বলছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি যারা বয় করে যে আল্লাহ দরবারে হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব নিকাশ দিতে হবে মন চাহি জিন্দিগি করে নাই নফসে আম্মারাকে বলছে না তোর কথা মানব না ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ নিজেই বলেছেন মনের বিরুদ্ধে যারা কাজ করে বিধান মেনে চলে এসেছ নবীর তরিকা মেনেছ তাদের জন্য আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানায়া দিলা আমাদের ভিতরে কি বই আছে যে হাসনের ময়দানে দাঁড়াই কি কোন আসেনি আর জোরে কন না তাইলে মনে যদি চাই জোয়া খেলতে খেলবেন মনে যদি চাই খিনচিডিল খাইতে খাইবেন নি মনে যদি চাই জিনা করতে করবেন নি মনে যদি চাই পূজায় অংশগ্রহণ করতে যাইবেন নি মনে যদি চাই ডাকাতি করতে করবেন নি মনে যদি চাই টিভি দেখে নাচ গান দেখে সময় কাটাইতে করবেন নি এমন যদি না করেন তাহলে আল্লাহ বলেছেন ঠিকানা জান্নাত আল্লাহ রসুল আর এক হাদিসে বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান্না আল্লাহর রসুল বলে দুনিয়ার মানুষ হারাম ছেড়ে দাও হারাম ছেড়ে দাও তোমার জীবনটা হালালের উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে হালালের উপর যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা কারণ হালাল সব কিছুই ইবাদা তখন আবাদার না ফাঁসক্ত নামাজ সুজা হালাল যত কাজ করবেন সব এবাদ ফাঁসক্ত নামাজ হরে আবার বাবির সাথে গিয়ে বিল্ডিং করে ওই নি কি কোন ওইব ফাঁসক তো নমজ করে আবার দেখা গেছে সুদের টাকার হিসাব আপনারা কুমিল্লার কথা বলবেন যে আমরা বিবাহের মানুষ আমরা কুমিল্লার মানুষ বাবা সুদ করে যা মর্যাদা নাউজুবিল্লাহ জালি সুদ করে ছেলের মুসলমানই তো দাওয়াত দিব কাঠ দিয়া মৌখিক না হুজুর আরে মসজিদে হুজুর আইন আমার মুখ দিন আইন এই শেষ কিন্তু সুদ করে কার দিবে কেরে সুদ করে পাঁচশো টাকা দিবে উদয় জানা আরো আছে কিতা অসুবিধাই বললে এর কাছে গেলে কিছু টাকা হওয়া যাবে বুঝছেন না লাভ নিব ঠিক কিন্তু দিব কথা হচ্ছে না মেয়ের বিয়া আরেক বেটা সুদ করে দেওয়ার আরে সুদকুরের মর্যাদা কি সুদকুর গেলে আমি আইসু আর মসজিদের ইমাম সাহেব এলাকার সাধারণ সর্দার গেছে খবর নাই যা আইছে খাওয়া দিলা আর আলাদা করে নিয়ে রুষ্টু সব আলাদা জিগাইব আপনি কি টাকায় শিং মাছ না কই মাছ আপনার লাগে তো রুই মাছ রাখুন যেত কথা বলছি না মানে বাস করা আল্লাহ কো যা খাইবার খায়ালো দুনিয়াতে ফাড়াইতে ফাড়াইতে সান্দি ফাড়াই মজুরে ঠিক কিনা আল্লাহ রসুল বলে আমি মেরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করতে গেলাম ভ্রমণ করতে গিয়া দেখি একদল মানুষ ফাতরগুলো তারা ফাতর জাহান জাহান্নামের আগুনের সাগর থেকে তারা সাঁতরায়া সাঁতরায়া কিনারায় আসতে চায় কিন্তু আগায় আসলে ফাতর নিক্ষেপ করে এগুলো আগুনের ফাতর জুড়ে কন্যা নাউজুবিল্লাহ আর এরা এ ফাতুর গুলো করে গিল্লা ফেডের ভিতরে গিয়ে ঢুকে ঢুকলে আস্তে আস্তে বড় কথা আছে না সমাজে খাইতে খাইতে ফেট বাড়ে একটা কথা আছে না সুদপুরের ফেট এমনি দিকিন বড় হইতা কথা কই না আল্লাহ আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম রে জিব্রাইল ইয়ে লোক কাও যাদেরকে জাহান্নামের সাগরে সাঁতরানোর জন্য দেওয়া হলো কিনারার দিকে যখন আসে পাথর নিক্ষেপ করা হয় পাথরগুলো আবার পেটের ভিতরে ঢুকানে গুলো বড় হয়ে যাইতেছে এরা কারণ জিব্রাইল ডাক দিয়া বলে নবী গো এরা হলো আপনার উম্মতের গুসকুর আর সুদখুরেরা আল্লাহ রসুল বলেন আমি আরেকটু দেখ আগায়া গেলাম জাহান নামের ভিতরে গিয়া দেখলাম দুইটা ডেক্সি কয়টা ডেস্কি দুইটা ডেক্সি একটা ডেক্সির ভিতরে গুষ্ট হওয়া কালো একবারে সুগ্রা ইজার কাছে কেউ না আরেকটা ডেক্সির মধ্যে দেখলাম পোষা গুস্ত দুর্গন্ধ রানছেও না এই দুর্গন্ধযুক্ত ডেকসিগুলো থেকে গোস্ত উঠায় উঠায় কিছু উম্মত খাইতেছে নাওজবিল্লাহ কইতে রসুল বলে এটা কাদের সুরত যারা হালাল গোস্তগুলো রেখে আর সুগ্রাণযুক্ত গোস্তগুলোকে বাকি রেখে হারাম পচা গোস্তগুলো দুর্গন্ধযুক্ত গুষ্ঠগুলো খাইতেছে এটা কাদের নমুনা জিব্রাইল ডাইকা বলে নবী গো আপনার উম্মতের মাঝে কিছু জিনাকার পুরুষ থাকবে কিছু জিনাকারিনী নারী থাকবে যারা হালাল স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে অপকর্মে লিপ্ত হয়েছিল যারা হালাল স্ত্রী থাকা সত্ত্বেও পর নারীর সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়েছিল ওই জিনাকারী আর জিনাকারিনী নারীদের অবস্থা এমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জমিতে কৃষি কাজ করে এটা এবাদত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি সিনজি চালাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য করো এটাও কারণ ইত্তাকিল মাহারিম হারাম যখন সাইরা দিলা নামাজে লিপ্ত হয়ে গেলা তখন সব এবাদতের কাতারে আইসা গেল এটা একটা হাদিস আর একটা হাদিস থেকে প্রমাণ করি কোনো অসুবিধা হইতেছি না আপনারা বায়ার আমার আল্লাহ রসুল বলেন যে নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের মতোই আমনে ফজরের আসান দেওয়ার সাথে সাথে মসজিদে গেছেন এখন গিয়া সুন্নত সুরে বৈশাখ কিচ্ছু করেন না দোয়া দুরুস কিচ্ছু করতেছেন আল্লাহ রসুল বলে এই যে নামাজের অপেক্ষায় বয়ে রয়েছে এটাও নামাজ পড়লে দুই রাকাত নামাজ পড়তে দশ মিনিট সময় লাগুক আর আট মিনিট লাগুক এই যে আট মিনিট সময়ে যেমন সোয়া আপনি যে পনেরো মিনিট বসে অপেক্ষা করলেন আট মিনিটের হিসাব কইরা পনেরো মিনিটে যত সব হয় এত সব দেওয়া হবে এটাকে বলা হয়েছে জারু সালাতে কাজ সালা নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের মতো এবাদত কেমনে ফজরের নামাজ ফেরা মুসল্লি বাইরে বেড়ার কোনো চিন্তা নাই একটাই চিন্তা জমিটা দেখলেন দেখকে আবার আজান দিলে জোহরের নামাজ শুনবো এমন চিন্তা অনেক মুসল্লি থাকে না আর জোরে কর না আচ্ছা আচ্ছা জোরের নামাজ আজান দেওয়ার পরে ওই বাড়ির দিকে আটকাছে কুদাল আরে কুদাল বুঝুন তো আরেক লোকে কয় চাচা কই যাও আজান হয়ে গেছে উনি বাড়িতে তাড়াতাড়ি গোসল কইয়া মসজিদে গেছে গিয়ে জমাতে শরীর করছে নামাজ সইরা বাড়িতে বিবি খাওয়ন যে খাইছে খায়া আবার জমি গেছে কিন্তু গেছে যে মরিচ কেটির মধ্যে ওই যে কাঁচি আছে না কাঁচি চিনি কাছি গনি বা নিরি কাছি দিয়া কয়েকটা গাছ উঠাই দুইটা ভাল্লা বা একটা ভাল্লা বাঁচল এখন আসর রাজা রয়েছে উঠতে গেছে ফালাটা আরো দুই হাত বাকি উঠতে গেছে আরেকজন জিজ্ঞাসা গীতাও যাইতেছেন কেন কো আজান হয়ে গেছে দুই আর জায়গা বাকি তো হয়ে গেছে আসরের নমাজ চললো ওই একটু আটাউটি করলো আটা খাইল চিন্তা হইল মাগরীবের আজান কখন হইব লোকটা কিন্তু জমিনে বিচরণ করতেছে তার দিলটা মসজিদের মিনারা সাথে লটকা আর আসতে কন মাগরিবের নামাজ পড়ে ঘরে ঢুকলো চিন্তা হইলো এসারের আসান কখন হবে এসারের নামাজ পড়া বিবি রেখে যে খাওন দেও খাইলো খায়া ঘুমায় গেল মনে মনে চিন্তা ফজরের আজানের সময় উঠতইব এই লোকটা বাড়ি গাড়ি কাম কাজ যা আছে সবই করলো কিন্তু দিলটা কোথায় লটকানো আল্লাহ নবী বলে পাঁচ নামাজ আমার যে উম্মত ঠিক মতো আদায় করবে আখেরাতের চিন্তা করে ওই উম্মত এক ওয়াক্ত নামাজ পড়ে যায় আর এক ওয়াক্ত নামাজের চিন্তায় আর এক ওয়াক্ত নামাজ পড়ে যায় আর এক ওয়াক্ত নামাজের চিন্তায় এমনি করে করে তার সময় কাটে এশারের পরে ঘুমা যায় ফজরের আসানের চিন্তায় আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির চব্বিশ ঘন্টা সময় নামাজের ভিতরে কাটিয়া গেল যেন সে নামাজই পড়তে রইল অর্থাৎ জাগতিক যত কাজ করলো সবগুলো কইরাও নামাজের সব পাইল انتظار الصلاة كالصلاة আরেকটা হাদিস এই মর্মে বলি আপনারা কোনো অসুবিধা হইতো না তো প্রধান অতিথি আইসিন নাই আইসিন তো তা আমি ওনারও বিরক্ত করতাম না কিন্তু আমি একটু কথাটা গোছাই দেবো আমার যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে গেল জুহরের চিন্তা কখন দাঁড়ি মুয়াজ্জিনের কণ্ঠ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ দনিটা বেশি আছে চিন্তা করে ওই ব্যক্তির দিল মসজিদের সাথে লটকানো আল্লাহ রসুল বলে কেমতের কঠিন হাসরের দিন সাত প্রকার মানুষকে আর সে আজিমের নিচে জায়গা করে দেওয়া হবে তোর মধ্যে ওই মানুষটা যার দিল মসজিদের সাথে লটকানো ছিল সে আল্লাহর আর ছায়ার নিচে জায়গা পায়া হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছরের কষ্ট থেকে মুক্তি পাইয়া বিনা হিসাবে আল্লাহ তৈরি জান্নাতে যাবে রসুল বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি ইমাম شاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد اجتمع عليه وتفرق عليه ورجل بعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بيمينه حتى لا تعلم شماله ورجل دعت ورجل ذكر الله خاليا ففازت عيناه শুধু এই হাদিসের তর্জমাটা কয়ে আমি শেষ করবো আর দশ মিনিট আল্লাহর নবী বলেন সমস্ত মখলুক যখন জমা হবে হাসরের ময়দানটা এত বড় হবে বসতি কোন মানুষ সোজা হয়ে দাঁড়াবার মতো জায়গা পাবে না মানুষগুলো দাঁড়ায়া থাকবে প্রত্যেকের পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর বর দিয়া ছোটবেলা বল খেলা দেখছেন ছোটবেলা হাই স্কুলের মাঠে পিছন থেকে দেখতারি না এমন একটু বাচ্চা বুঝছেন না উকি দেয় লম্বা লম্বা বেড়ার দেখা দেখো ফিসে যা কয়ার দেখাদার সামনে গেছে তখন দেখতারি না উকি দিয়ে বুড়ি আঙ্গুল কিছুক্ষণ দেখে ওরা আমার ছেড়ে দেই কথা হচ্ছে না হয় ধরা ছেড়ে দে করছেন জুমেরাতে আবার একটু এনার্জি হইলে আবার উকি দে এমন করছেন কি করছেন ও আমার হাসুরের ময়দানে দুনিয়ার মানুষ যে তারা সবাই জমা হবে হাইওয়ানাত পর্যন্ত জমা হবে হয়ে পা রেখে দাঁড়াবার মতো জায়গা থাকবে না শুধু বিদ্যাঙ্গুলির উপর বট দিয়া দাঁড়াইতে হবে তামার জমিন এমন উত্তপ্ত জমিন পৃথিবীর কোথাও আপনারা বলতে পারেন হুজুর সীতাকাং কবিরাতে দেখছি road factory BSRS KSRS road ফ্যাক্টরির মধ্যে যখন এই ফালিটা ঢুকায়া দেয় আগুনে যা দেখতে আগুনে মনে হয় এই আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তপ্ত হবে হাসরের ময়দান আমার কথা নয় আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার এই আগুনটাকে সত্তর বার দৌত করার পর আমার আল্লাহ বন্দাদের উপকারের জন্য জমিনে রাখছে ওই হাসনের সূর্যের বুক এক বড় এসেছে বারোটা হবে আরেক বর্ণনাই তাজকিরাতুল তাসকিরাতুল ইমাম কুতুবি লিখেছেন সূর্যের মুখ এখন একটা আছে আরো 49টা মুখ হাসরের ময়দানের দিকে ধরে দেওয়া হবে এখন একটা মুখ এমনি নিচের দিকে দেওয়া উনপঞ্চাশটা উপর দিকে দাও হাসরের দিন উনপঞ্চাশটা সহকারে এমনি ধরে মনে করেন তাজ কেমন হইব কলা গাছ শুকাইতে এক সেকেন্ড লাগবে না কলা গাছের তো সবচেয়ে বেশি ভানি ভিতরে এক সেকেন্ড লাগবো ওই উত্তপ্ত অবস্থা এখন সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কম ঠিক কিনা ওই দিন সূর্যটা মাত্র নয় ইঞ্চি মাথার উপরে থাকবে পঞ্চাশটা মুখ একসাথে তাপ দিতে থাকবে তামার জমিনটা উত্তপ্ত হয়ে যাবে হাসরের ময়দানে মানুষ কিং কর্তব্য বিমুর হয়ে কানতে থাকবে ও আমার ভাইরা ওই দিনের কথা কি সৌর হয় প্রেমিকাকে নিয়া ফারকে গুরো ময়রামতিতে যা আড্ডা গাও গুনার কাজ করো বাবি কিনিয়া সিঞ্জিতে একসাথে যাও কত ধরনের মজার আনন্দ করো এই মজা মজা নয় ফরনারির সাথে চিৎকারি করো মহব্বত কায়েম করো অবৈধ সম্পর্ক করো জাননি তোমার জন্য হাসরের ময়দান কায়েম করা হবে কইলেই বলি আমি কয়ে টাইম দেওয়া বয়ান করি ভাইয়ের আমার ভালো করে শুনে রাখুন এই হাসরের ময়দানের অবস্থাটা কত করুন সমগ্র মখলুকাত একসাথে যেখানে জমা হয়ে গেল উত্তপ্ত জমিনে কেউ কারু জন্য বন্ধু হবে না বন্ধু বন্ধুর দিক থেকে অতিক্রম করবে চেহারা ঘুরে চলা যাইবে ওই বন্ধু সে জিজ্ঞাসা করবে না বন্ধু তুমি কান্দ কেন আমার কথা নয় রব্বুল আলামিন বলেছেন লা يسأل حميم حميما কোন বন্ধু কোন বন্ধুকে কিছু জিগাইবে না এখন তো বন্ধু সাজ্জা একজন আর একজনের সাথে ফিরিতে করো আর করো রুডো যাই ডাকাতি করবো গাছ কাটতে ফালাইয়া দাও ডাকাতি করো বন্ধু সাজো এর বাড়ি নোয়াখালী আর তোমার বাড়ি এখানে উদাহরণ শুরু একটার বাড়ি রংপুর আর একটার বাড়ি এখানে একসাথে মিলিয়া এলাকায় তাকে কো মেহমান রাইতের বেলা দেখায় আছে না নাই ও আমার বাড়া এই বন্ধু দুনিয়ার জীবনে বন্ধু হয়েছে এটা বন্ধু নয় এটা হাসরের ময়দানে তোমাকে আল্লাহর কাঠ গড়াই দাঁড় করাইয়া জাহান্নামের আগুনে দিতে চায় কারে বন্ধু বানাইছে এই জন্য বন্ধু বানাইলে নেককারকে বানাও আলী কাররাম আল্লাহু ওয়াজহু কান্দিয়ার বলে উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম আলী বলে আমি নেকাজ করতে পারি না তবে আমি নেককারকে ভালোবাসি আশা হলো কেয়ামতের মাঠে যেন নেককারদের সাথে আমাকে উঠানো আলেম দেখলেই সুলকানি উঠে আলেমের কথা শুনলে মনে চায় যে ভাষায় দে রেকর্ড করে দিয়া দে দেখলেই মনে চায় যে মোল্লারা কি জানে মোল্লারা কি জানে সময় তো নাই দ্বিতীয় নম্বর কথা আমাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় অর্থায়ন করে যে আপনারা সায়েন্স নিয়ে সামনে বাড়েন কোরআনের তার তত্ত্ব নিয়ে সামনে বাড়েন ইনশাল্লাহ আশা করি আমাদের আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে যদি কাজ শুরু করে দেয় কোনো মানুষ এই পৃথিবীতে মানবীয় শিক্ষায় আমাদের সাথে কুলাইতে পারবে না আধ্যাত্মিক শিক্ষাটার অনেক দাম সারা বাংলাদেশের ডাক্তার মিললে একটা জিম সারাইতে পারবে কি কইন পারব একটা জিনের রোগী থাকলে এখন এন আনেন কিচ্ছু কইতাম না খালি সাইমু যদি না গেছে এটা হলো কথা এমন সব আলেম রয় যদি একটু পদ্ধতিটা নিয়ে সবাই নেয় না বয়ে সবাইটা বরদাস্ত করতে ও আমার ভাই এক শত্রু গত দুই বছর আগে আমার এমন জ্বালানি জ্বালাতে অযথ আমার কোনো নেই সুবাহ আল্লাহ আমি একদিন কইছিও যে আমার বিরুদ্ধে লাগিয়ে লাগছে আমি মোল্লা মুন্সি মানুষ চলতে তাই আমার বাবা আমনে আমি কথা উত্তর দেন এরপরে একদিন এর বাড়ির কাছে ওয়াজ আছে এর ফুত আমার সামনে আমি ওয়াজের মধ্যে বুঝা দিই যে আলেমদের বিরুদ্ধে লাগতে না কারণ আমি কাজ করতাম না করলে অসুবিধা শেষ হলে দেখলাম যে না তা আমি ওই না যে এরপরে কাজ করে দিস বুঝছেন একবারে স্যাপটা যে দিক দাদা হে দিক দুই দ্বারা আমি কেমনে কাজ করছি আল্লাহ কাছে দিয়া তুই আল্লাহ তুমি ঠিক কো তোরই কাছে তরিকা মতো কইরা তুই দিছি এখন আর লিঙ্ক টিউ না আমার ভাষা বুঝিনি সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লাগবেন না আল্লাহওয়ালাদেরকে আল্লাহওয়ালা হইতে দেন আপনি যদিও গুণাগার আপনার গুণাগুলি আল্লাহওয়ালার খাতিরে ক্ষমা হবে আপনি যদিও গুণাগার আপনার গুনার কারণে গজব আসে আল্লাহওয়ালা এবাদতে লিপ্ত হইলে তার এবাদতের খাতিরে গজব দূর হয়ে যায় হাদিসের তর্জমা বলতেছিলাম আল্লাহ রসুল বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি সাত প্রকারের মানুষকে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা দেওয়া হবে ওই দিন যেই দিন আল্লাহর আরশের ছায়া সারা আর ছায়া থাকবে না এই দিনটা কোন দিন আমার বয়ান বুঝে থাকলে উত্তর দিন কোন দিন হাসরের দিন ওই হাসরের ময়দানে কষ্ট থেকে নিষ্কৃতি পাবে ওই লোকেরা যারা আল্লাহর আরো সে ছায়া নিচে জায়গা পাবে ইমামুন আদিলুন ইনসাফগার নেই পরায়ণ বাসা যেই বাদশাহ নেই নিষ্ঠা বজায় রেখে রাজত্ব পরিচালনা করেছে যেই সর্দার নিজের গ্রাম নিজের ফ্যামিলি নিজের পাড়া নিজের এলাকা পরিচালনা করতে গিয়া ইনসাফের সাথে পরিচালনা করেছে ইমামুন আদিলুন যেই চেয়ারম্যান চেয়ারম্যান হইয়া ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে গিয়া ইনসাফের সাথে পরিচালনা করেছে জানিয়া কোনো জুলুম কারো উপর করে নাই ওই ইনসাফকার ব্যক্তিদেরকে আল্লাহর নবী বলে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে পুরস্কারটা কত বড় চিন্তা করছেন নি আসরের ময়দানের কষ্টটা পঞ্চাশ হাজার বছরের আল্লাহ নিজেই বলছে দুনিয়ার সময়ের হিসাব অনুপাতে পঞ্চাশ হাজার বছরের সময় এমত অবস্থা ইনসাফগার ব্যক্তিদেরকে আল্লাহ আরো সে ছায়ার নিচে জায়গা দিবে এই জন্য গ্রামগঞ্জে যারা সালিসি করেন সাহেবান সর্দারি করেন আপনাদের প্রতি আমি মুসলমান হিসাবে উদাত্ত আহ্বান জানিয়া কারো উপর অত্যাচার অজান্তে হয়ে গেলে তো এটা আল্লাহ মাফ করতো কিন্তু জানিয়া অত্যাচার করেন না কেরে আপনি যদি ঘুষ না খান আপনি যদি ইনসাফদার হন দুনিয়াতে আপনি এক হাজার টাকা পাইলেন না অসুবিধা নাই হাসরের ময়দানে আল্লাহ রসের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে খাইরুল কাবিনাল ওলা দুনিয়ার তুলনায় আখেরাতটা উত্তম এক বেটা সিন গেছে আমার সাথে একসাথে ঘটতো কোটি কোটি টাকার মালিক সিন গিয়া ব্যবসা বাণিজ্য করছে এখনো ব্যবসা করতেছে কিন্তু আমি সি মানুষ একশো বিশ টাকা কাপড় করতে আর এবারের জুতো হইব না পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি ঠকলাম নি কি কোন ঠকলাম আরে মিয়া দুনিয়া দিয়া কি করবে হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কালিলি হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কালিলি وعاشقها أذل من الذليل تسم بسحرها قوما وطعما فهم متحيرون بلا دليل এই দুনিয়াটা ছোট থেকে ছোট এই দুনিয়ার আশেক যারা তারাও নিচু থেকে নিচু আদনা থেকে আদনা কিন্তু কোরআনওয়ালা যারা হয় কোরআনের সম্পদ যারা পাওয়া যায় হাদিসের এলেম যাদের ভিতরে আসিয়া যায় তাদের সম্মান আল্লাহ আল্লাহর রসুলের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর আরস পর্যন্ত উঠিয়া যায় এই জন্য কিতাবে মাসালা লেখা আছে হেদায়া দ্বিতীয় নম্বর খন্ডে কিতাব নেকাতে কিতাব নেকাহের মাঝে উল্লেখ করছেন যে কোন গরিব আলেম দিন আনে দিন খাও তো বা খাইতো হাও না ঠিক না ঠিক প্রতিদিন খাওয়ান পানা এমন আলেমের কাছে যদি বাসার মেয়ের বিয়ে হয়ে যায় তাইলে কুফুর মাসালা অনুপাতে মেয়েটারে বাসা আনতে পারবো না মানে হামসের না হইলে জমিদারের মেয়ে গরিবের গুলার হাতে বিয়ে হয় রিক্সাওয়ালার গুলারে বিয়ে করে নিয়েছে ইটা শরীয়তের বিধান হতে বাফে যদি কো আমার মেয়ে না বলে বুঝছে না আমি এটা নিমুগা উঠাইয়া শরীয়ত বলে দিতে পারবো নিয়ে আরো ধনী জায়গা দিতে পারবো কারণ তার ফ্যামিলির সাথে এটা একজস্ট হয়েছে না কিন্তু কোন আলেম যদি বিয়া করে বা কোন আলেমের কাছে গরিবে ধনির মায়া বিয়া দেবা বাসার মেয়ের বিয়াও আলেম থেকে কুকুর মাসালা দিয়া নিতার বনি কভার তো না কেড়ে পারতো না বাসার সম্পত্তি সব মিলাইয়া এক পাল্লায় উঠাইলে সুরায় ফাতে আর বিসমিল্লা উঠাইলে অমন হ্যাঁ তাইলে আসলে দুনি মিয়া কথা কই না আলেম দুনি না এই জন্য বলা হয়েছে আলেমরা গরিব নয় টাকার গরিব হতে পারে আলেমরা আল্লাহ পাওয়ার গরিব নয় আলেমরা কিসের গরিব আলেমরা দন সম্পদের গরিব আলেমরা টাকা পয়সার গরিব হতে পারে কিন্তু জেনে রাখো আলেমের মর্যাদা আমার আল্লাহ কত বাড়াইয়া দিছেন আলেম যখন হাসুরের মানে দাঁড়াবে আমল নামাটা যদি গুণাগার হয় বাম হাতে দেওয়া হবে দিয়ে আল্লাহ বলবে এই কিতাব মৌলানা পর্দাটার ভিতরে যান কই যাইতে কইব পর্দার ভিতরে যান আলেম পর্দার ভিতরে যাইব আল্লাহ গিয়া বলবেন কোরআনের এলেম দিয়েছিলাম এ গুণা করার লাগিনি এটা কি হয়েছে আমার কালামের বেশ হইছিনি আপনি অন্যায়ের কাজে কেন লিপ্ত হইলেন আপনার দ্বারা কাজটা ভালো হয় না আল্লাহ পাক কুদরতি জবান থেকে ধমক দিয়া আলেমকে ছেড়ে দিবে কাউকে জাহান নামের দিকে বলবে জাহান নামে যান কিছুদিন জেল খাটতে হইব আর কাউকে বলবে যা এলেমের খাতিরে ক্ষমা করে দিলা তবে নামে যে আলেমরা যাবে অনেকে বলতে পারেন হুজুর আলেমদেরকে দিয়া তো আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব এই বর্ণনাও সঠিক কিন্তু নামের ভিতরে ও আলেমদের আলাদা পজিশন কইতাম নি কোনো অসুবিধা নেই একটা জিকির দিন সবাই অনেকে জিকির করে না কেউ জিকির করলে গতি গীতা আড়াইশো টিয়া দিলে উমুক ভাই তুমুক ভাই কবে সারাদিন জল হয়ে যায় তো জিকির করে লা পিছলি সব মে উঠা কর পিছলি সব মে উঠা কর پیش مولا سجدہ کر کہو لا الہ الا اللہ ماشاءاللہ جرے جرے لا الہ الا اللہ لا الہ لا ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা মা জাহান্নামের ভিতরে জাহান্নামীরা জ্বলবে অনেক বর্ণনা আছে একটা বর্ণনায় আসছে জিব্রাইল আলাই ইসলাম সময় দুজুকের ভিতরে ঢুকবো দেখবার লাগে মানুষের কি অবস্থা জিব্রাইল আলাই ইসলাম দুজুখের ভিতরে যাওয়ার পর সমস্ত ইমানদারেরা জিব্রাইল কে বলবে জিব্রাইল তোমার তো আল্লাহর সাথে সম্পর্ক ভালো যে কোনো সময় আসা যাওয়া করো একটু সুপারিশ করো না তুমি তো রইসুল মালাইকাই ফেরেস্তাদেরও সর্দার তুমি যদি সুপারিশ করো হয়তো জাহান্নাম থেকে বাঁচতাম পারি জিব্রাইল বলবে আমারে যে কইতেছেন বালা কিন্তু আমারও ময়া লাগে আপনাদের দিকে তাকাই ক্ষমতা তো আমার কারণ জাহান্নামের আগুন থেকে বের করে নেওয়ার জন্য সুপারিশের অধিকার আমি জিব্রাইলকে দেওয়া হই না মুসলিম শরীফের হাসিয়াই ইমাম নবী রহমাতুল্লাহ আলাই আট প্রকারের সুপারিশ উল্লেখ করেছেন তন্মধ্যে এক প্রকারের সুপারিশ হলো পয়গম্বরদের সুপারিশ জিব্রাইল বললে আলেমরা সুপারিশ করে হাফেজরা করব শহীদরা করব সিদ্দিকিনরা করব নবীরা করব ছেলে মেয়ে যদি ছোটবেলায় মারা যায় তাহলে তারা করবে তাহলে আমার তো এই অধিকার নাই তবে তোমরা কোন নবীর উম্মত একটু কও না তোমরা নবীর কাছে গিয়া খবরটা দিমুনি জাহান্নামের ভিতরে সবাই বলবে হাজার হাজার বছর হয়ে গেছ জাহান্নামের আগুনে জ্বলতেছি পয়গম্বরের নাম মনে না বলে গেছে পয়গম্বরের নাম এখন জিব্রাইল বলবে পৈগম্বরের তো জানো না তাইলে বলো তোমাদের পৈগম্বরের উপর কোন কিতাব না জুলুছিল কিতাবের নাম যদি বলতে পারো তোমাদের প্রবীর কাছে গিয়া বলবো তোমাদের পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করবেন কারণ জিব্রাইল জানে কোন উপর কোন কিতাব আর কোন সহিফা নাজেল করা হয়েছে জানে কি জানে না তখন নামের ভিতরে সমস্ত জাহান্নামীরা ডাইকা বলবে এই কিতাবের নাম আমাদের জানা নাই তবে কিছু আলেম জাহান্নামের ভিতরে এখনো আছে ওই আলেমরা বলতে পারবে কারণ এই কিতাব তারা শিক্ষা করেছিল জাহান্নামের ভিতরে আলেমের কাম লাগছিনি তাইলে যে দুজকের ভিতরে গিয়ে আলেমের কাম লাগে এই আলেমের বিরুদ্ধে অত করে জন্মইবার সময় লাগে মার বিয়ার সময় লাগে মরার ঘরেও লাগে কত করে কৌজুর আলেমটা কি হোক বালা আরে মানুষ বলতে তো নাই আছে এটা সামাজিক ভাবে দেখলে চলে বা ডাক দানিয়া বুঝাই দিলে হুজুর তা আপনি তারাও ঠিক কিত না আরেকদিন দেখলে আজকার জন্য ছেড়ে দিলাম তে হুজুর ঠিক হইতো না কি কর ঠিক হইতো না আমার কথা বুঝুননি আমি নিরেট আল্লাহ রস্ত করতে আমার ইয়ানো কাছে তো আত্মীয়তাও নাই দুশ্মনীয় নাই একটা আছে বলে আইলে গেলে একটা জমি জামালে একটা দরবার টরবার আছে ইতাও আমার নেই আর আমার মূলত জাগা জমি নেই জাহানের ভিতরে আলেমরা ডাক দিয়া বলবে জিব্রাইল শোনো আমাদের পয়গম্বরের উপর যে কিতাব নাসেল করা হয়েছিল এই কিতাবের নাম হলো কোরআনুল করিম কোরআন যে নাম কই বাইসলা আলেমরা কইরা শুনাইয়া দিব আল্লাহ বলছে ইন্না আনজালনাহু কোরআন কোরআন কিতাবের নাম জিব্রাইল আর বাকি আসিনি পয়গম্বরের নাম কি কইছেন পয়গম্বরের নাম কি এখন জিব্রাইল সরল করে ফেলবে লৌহে মাহফুজের আয়াতের কথা আল্লাহ তো বলেছেন নাজাল বিহি রো আলা قلبك لتكون من المنذرين জিব্রাইল তো স্মরণ হয়ে যাইব এই কথা যে আল্লাহ তো বলছে আমি রুহুল আমিন নিয়ে আসলাম এই কোরআন আলা কালবিকা কাকে বলছিল রসুলকে বলছিল জিব্রাইল তো জান্নাতের ভিতরে গিয়া দেখবে আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় ঈসা পয়গম্বর জান্নাতের ভিতরে মুসা আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের ভিতরে নূহ নবীউল্লাহ আদম সফিউল্লাহ সহকারে সমস্ত পয়গাম্বরা জান্নাতের ভিতরে যার যার পজিশনে আছে মুহাম্মদ কোথায় বিশ্ব নবীকে খুঁজতে খুঁজতে জিব্রাইল গিয়া দেখবে আল্লাহর পয়গাম্বর এখনো আল্লাহর আরশের ছায়ার নিচে দা ডাইকা বলবে নবী গো মাথা উঠা আ কাল্লা করবেন উম্মতের খবর নেন আপনার উম্মতের কিছু লোক এখনো জাহান নামের ভিতরে জ্বলতেছে তারা বার্তা পাঠাইছে আপনি তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য কারণ জাহান্নামের আগুন তারা আর বরদাস্ত করতে পারে না আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ পারমিশন দাও আমার উন্নতির জাহাল্লামের এই গর্ত থেকে বের করে আনবো আল্লাহ রব্বুল আলামিন বলবেন নবী গো যান আপনার উন্নতির জন্য ইস্পাত তুষাপ্পা সুপারিশ করেন সুপারিশ কবুল করা হবে আল্লাহ নবী উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে করে আনবেন ও আমার ভাইরা দেখছেন নি কোরআনের দাম কত আলেমদের মর্যাদা কত দেখছেন নি জাহান্নামের আগুন থেকে বের হইতে গেলে কোরআনের নামটাও জানা থাকতে হবে এই কোরআনের শিক্ষা প্রত্যেকের জন্য ক্যাডেট স্কুল প্রভাতী স্কুল আছে না নাই ব্রাকের স্কুল সকাল ছয়টার থেকে ভরা আইরে ভরা এই ভরা আমরা পড়ছিলাম না আমরা থেকে বড় শিক্ষিত হয়েছে যারা এখন পড়তেছে জিগাইছেন একটা ইংরেজি কইতো দাঁত ভেঙে দেবে এরপরে কইলেও কইব ইংলিশ মিডিয়ামে পড়ছি দীক্ষা তুতা ফাঁকির মতো একটা মুস্ত করছি শুধু এরার কথা কই না সবগুলি ওই দিন দিন যোগ্যতা কমতেছে আগে মাদ্রাসাত কাফিয়া পড়তে হলে আরবিতে এদের আমরা আরবিতে বসলে উত্তর দিছি গামী অবস্থায় তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য যেই দুধ ব্যবহার হবে এই দুধের নাম হলো কোরআন কোরআন এক বক্তা আছে কোরআন কোরআন কোরআন কোরআন বলতে পারে না কোরআন কোরআন বুঝা বড় মুহাসি আর ক এই পুরা নাম তসির বলে বাদ দিয়ে দৌড় লাগবো নজবিল্লাহ না পুরানা তফসির বাদ দিয়ে নতুন তফসির করতো অর্থাৎ নিজের মন গড়া মতবাদ ঢুকাইতো কোরআনের সাথে বাটফারি করলে তোর অস্তিত্ব থাকবে না জোরে কণ্ঠে কিনা ও আমার ভাইরা এই হাসরের ময়দানে ইনসাফদার বাদশাকে আল্লাহ আরো সে ছায়া নিচে জায়গা দিবে দুই নম্বর ওয়া সাবুন ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক ইবাদত করতে করতে যৌবনে পদার্পণ করছে যৌবনটা কাটাইছে ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাইবে ওয়া রাজুলুম মুআল্লাকুম কলবুহু বিল মাসাজিদ ওই মানুষ যার দিলটা মসজিদের সাথে লটকানো এখন আমার বয়ান মিলতাছে নি এরপরে বলে রাজুলুন তাহাব্বা ফিল্লাহ দুই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে ভালোবাসা করছে কার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মানে মসজিদে যা ডাক দেখিও না ডাক গিয়া হিসেবে মুসলমান হিসেবে একটা উদ্দেশ্য যে আমার পক্ষে মিথ্যা সাক্ষীরা দিব এই উদ্দেশ্য নাই মহব্বত আল্লাহর বাবা বিচার কাজ কাল কাটিব ইউনিয়ন পরিষদের সামনে এখন গিয়ে সর্দার বাড়ি বাড়ি আড়ে রাত খেলা রাত্রিবেলা আড়ে নিন আমি রিক্সা ভাড়া দিয়ে রিক্সা ভাড়া দিয়ে চা খাওয়ানোর লাগি দিয়ে পাঁচ হাজার তিন হাজার রিক্সা ভাড়া নজবিল্লা না আর হে কইলাম জমি মিচ্ছাম এটা রিক্সা ভাড়া না ঘুষ আল্লাহ রসুল বলে আখিরি জমানায় আমার উম্মতের অবস্থা এমন হইব হারামদারে নাম বদল করে খাইবে কথা কই না এটা কেমন লক্ষ্য উম্মতের দেখছেন না খালি বিভক্তি এমনি বাগো হেমনে বাগো এমনি বাগো ইটা আমরা আড্ডা দূরে ফিরে থাকতেন না এটা রসুল বলছেন সাতাত্তরিক উম্মতি সালাসি ওয়াসাবিনা মিল্লাহ আমার উম্মত তেয়াত্তর ভাগে বাঘ হইব এই জন্যে রসুলের কথা সত্য বাঘ হইতেই থাকবো কিন্তু সত্যের পথে একটা দল মান আলাইহি ওয়াসাবি আমি রসুলের সুন্নাত আর সাহাবীদের আদর্শ মান্য চলো কারো কথা শুনবার দরকার হুজুর কার কথা মানতাম কোয়ের কথা মানবার কারণে নিজে বিবেচনা করে দেখেন কেটা সত্যের হতে আছে কো হুজুর বুঝি না না বুঝলে নমাজ সইরা হইরা আল্লাহর কাছে দুই রাকাত নমাজ সইরা দোয়া করে দিন সিরাতাল মুস্তাকিম মনটা যে দিকে যায় দিকে যায় আর কিতা কইতা রাজুলা তাহা ভালোবাসা করছে দুইটা লোক এখন যারা বর্তমান সমাজে ছেলে মেয়েরা আছে ভাবে আছে আমরাও আল্লাহ ভালোবাসি নওয়াজবিল্লাহ কইতেন না আল্লাহ যদি ভালোবাসো তাহলে যাইস না আল্লাহ ভালোবাসলে একজনের দাঁড়ায় একজন যাইস না দূর থেকে ভালোবাস হ্যাঁ আল্লাহর রসুল ভালোবাসলে ইমুতে আর দেখবার দরকার নাই কথা কই না কেন হ্যাঁ। নাফরমানি সব পথ খুললে গেছে আমি ইচ্ছা করে ফেসবুক ইমো টিমো যা আছে নেট বন্ধ করে দিয়েছি ওই ধরুন ফহিনী একটা মোবাইল ব্যবহার করে আমারও আছে বন্ধ করেছি কারণ আমি দেখলাম আমলের প্রতিও জবান থেকে সহি কথা বাইর না ব্রেন গরম হয়ে থাকে এ আকাম লয়ে ঘুরতাম কেড়ে খবর তো জাম গই কদিন ভরে কি কোন ঠিক কিনা ও আমার ভাইয়েরা ورجل دعته امرأة ذات منصب وجمال বড় বংশের মহিলা আবার সুন্দরী এমন সুন্দর চাইলে চোখ ফিরে না কনা তোমায় দেখলে মনে হয় হাজার বছর ছিল হরিচ আছে না না আমি টান্দা করলে তো আপনারা মনে করবেন যে হুজুর বুঝে আগে গান গাইছো আমি টান্দা কইতাম না এটা দাওয়াতের কাজের সিস্টেম না ও আমার ভাইয়েরা সুন্দরী মহিলা বালা বংশের বড় বংশের মহিলা ডাক দিয়া বলে যুবক রে তোকে দেখতে আমার ভালো লাগে আয় তোর সাথে জীবনের স্বাদ মিটাইতে চাই জিনার প্রস্তাব যদি দেয় এখন যুবক ডাক দিয়া বলে বন্ধু ও বন্ধুবি তুমি আমাকে আদায় কলা তোমার সাথে আমি অপকর্মী লিপ্ত হতে পারি না কারণ ইন্নি আখা ফুল্ল আমি আল্লাহকে ভয় করে এই কথা বলে যদি গুনার কাছ থেকে বিরত থাকতে পারো আল্লাহর নবী বলে কোন যুবতী যদি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয় কোন যুবক যদি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয় সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর নবী বলে এই মেহনতির কারণে এই কষ্ট ওঠার কারণে হাসরের ময়দানে আর সে মেনে স্যার নিচে জায়গা দিয়া বিনা হিসাবে জান্নাতি করা হবে বনি ইসরায়েলের একটা ঘটনা আছে সূত্র করে কয়ালাই কয়ালি তেমনি ফাদানতে তিনি আমার বৌদ্ধ দেয় মুরব্বী মানুষ বনি ইসরায়েলের এক যুবক খালা ফেসা বাচ্চা ফাঁসের বাড়ি চাচা তো বোন খুব সুন্দরী এমন সুন্দর বাপরে বাপ রাস্তা দিয়ে আঁকলে হোগুলোই পিছিয়ে দেয় ও আমার ভাইয়েরা আমাদের দেশের মহিলারা পশ্চিমাদের আদর্শ গ্রহণ করিয়া এখন যেভাবে চলাফেরা শুরু করছে এরা কাপড় পইরাও লেমটাওই মনে হয় কজুর আপনারাও তো সত্য কথা কই এটা আমরা কইরা নবী হয়ে গেছে নিসাউল কাসিয়াতুন আদিয়া মহিলারা আখিরি জমানায় কেমন হবে কাপড় পরিধান করেছে ইয়ার পরেও লেমটা মনে হবে অর্থাৎ কাপড় দ্বারা কাপড়ের হক আদায় হবে না শরীর বুঝতে বাকি থাকে না যাই হোক যুবক কইতাছে চাষা তো বুঝতে তুই তো জমিদারের জি আমি গরিবের হলাম কিন্তু গরিব হইলে কি আউস তো আর গরিব না তোর সাথে আমার জীবনে একবারও যদি সাত মিটাইতাম ফার্তা মেয়েটাও একসাথে চলাফেরা হিসাবে কইছে হ্যাঁ তোরে কথা আমি রাজি হবো শর্ত আছে কি শর্ত এক হাজার স্বর্ণ মুদ্রা আমারে দিতার বিনি দিলে তুই যেটা চাষি দেওয়া ইয়ে ইট মিল থেকে দুইটা যত কাম আছে সব করে রাইতে ঘুমানা দিনও ঘুমানা খালি কাম আর কাম আর টাকাগুলি জমা করে হাদিসের ঘটনা বানাওয়ার কোনো কথা না জমা করতে করতে এক হাজার দিনার হয়েছে পরে হে স্বাস্থ্যবিনের কাছে এক তোমার এক হাজার দিনার নেও বিডি হয়েছে খাওয়ার পরে চিন্তা করতেছে এরে যে শর্ত দিচ্ছিলাম শর্ত তো হে আদায় করছে আমি তো এ যেটা চাইছি যা জিয়ালা লাগে কত আয়োজন নিরিবিলি এক জায়গায় গেছে ইহানি এরা দুইজন সারা আর আল্লাহ সারা আর কেউ এই কালের মানুষ জিনার প্রস্তুতি নিল নীরব জায়গা যেত আর এখনকার বিভিন্ন গার্ডেনের অবস্থা দেখলে মনে হয় কুত্তারে আর মনে আছে জোরে হন ঠিক কিনা আর আমি আরো জোরে করো এখন মহিলাটা কইতাছে আয়ো যায় নীরব নির্জনে গেছে যাওয়ার পরে কইতাছে যে আমার সুযোগ দাও সুযোগ দিছে কাপড় চোপড় সব খুললা রেডি হাদিসের কিতাবে লেখে যুবক এই যুবতীর কুরাতের উপর এটা বইসে জোরে নাউজ বিল্লাহ মেয়ে চিন্তা করে কি হলো আর সবচেয়ে সম্মানিত বস্তু হলো আমার সতীর্থ সতীর্থ কেউলে হারায় চিন্তা করে করে যুবককে লক্ষ্য করে যুবতী ডাক দিয়া বলে বন্ধু রে তুমি শর্ত আদায় করেছ এখন তোমার কথায় আমি আমার সবকিছু দিতে হয় কিন্তু তোমার ভিতরে কি আল্লাহর বই নাই তুমি আল্লাহকে বই করো কারে বই করতে গেছে এই কথা বলার পরে যুবকের অন্তরে আল্লাহর নাম শুননা কাঁপতে শুরু করছে এই যুবক আর জিনা করে নাই হাদিসের কিতাবে লেখে এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আর সে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবে এই যুবতীও আর সে আজিমের ছায়ার নিচে জায়গা পাইয়া বিনা হিসাবে জান্নাতে যাবে আমরা যেতে চাইনি আল্লাহ পাক আমাদেরকে এই আলোচিত কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুন কথাবার্তা বলতে এই দুই ঘন্টা হয়ে গেছে বক্তৃতা এক দুইটা কথা ফিসুইলে যাই তোগা পারে মতো মানুষ ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য উদার্ত আহ্বান রেখে এখানেই শেষ করলাম ওয়াহুল দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিন